বেদ বলে পঞ্চম বেদ বলে উল্লেখ করা হয়ে থাকে কিন্তু হিন্দুরা তা মানে না বারখানা উপনিষদ পড়েছি অনেকগুলো পুরাণ পড়েছি রামায়ণ মহাভারত রামচরিত মাস সঞ্জীবিনী গীতা মনু সংহিতা কিন্তু যখন ইসলাম সম্পর্কে জানলাম ইসলামকে একটু বুঝলাম তখন সেই জিনিসগুলো ছেড়ে দিয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়েছে নিউ টেস্টামেন্ট পড়েছে অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য যায় গির্জাতেও যায় মন্দিরেও যায় চার্চেও যায় কিন্তু সেখানে গিয়ে মন্ত্র শ্লোক আর বাইবেল পরিবেশন করি না কারণ মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ ছিল পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদেরকে দাওয়াত দেওয়া সমস্যার একটা জায়গাতে যদি কোরআন এবং সুন্না থেকে স্পষ্টভাবে সমস্যার সমাধান করা হয় তাহলে সেটা আমরা অনেকে হজম করতে পারি না বাস্তব বিষয়টা হলো আমি যদি আদম আলী সালাম থেকে নিয়ে এক এক করে নবী রসুলের যাদের কথা আল্লাহ তারা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন বলতে শুরু করি যে তারা ভুল করেছিলেন তাদের তারা ভুল হয়েছিল এমনকি সর্বশেষ রাসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাত্মা মহাপুরুষ এমনকি নিয়ামত দিবসেও তিনি নবী রাসুলদের ইমাম হবেন শ্রেষ্ঠতম রাসুল মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছিল তখন কিন্তু আমাদের কারো মাথা ঘুরে না সবাই হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ভুল হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী ক্রিয়ামতেও যিনি এমাম হবেন নবী রাসূলদের খতিব হবেন তার ভুলকেও আমরা স্বীকার করে নিলাম কিন্তু স্পষ্টভাবে যদি মুসলিমদের পর্যালোচনা শুরু করি মুসলিমদের পর্যালোচনা শুরু করি তাহলে আমাদের সমস্যা এটাকে আমরা আর হজম করতে পারি না জানি না আমাদের নেতা আমাদের বক্তা আমাদের পীর আমাদের মুক্তি আমাদের ইমান কি রসুল্লাহ সাল্লামের ঊর্ধ্বে ভাই সকল কথাটা আমাকে অত্যন্ত দুঃখ ব্যথা এবং বেদনা নিয়ে বলতে হচ্ছে তবে আপনাদের স্পষ্ট বলে যাই যে আপনারা যদি আমার কথাতে আমার কোনো কথাতে রাগ করেন আমার কোনো কথাতে রাগান্বিত হন আমাকে যদি গালি দেন আমাকে যদি মারেন প্রহার করেন এর জন্য আমার কোনো যায় আসে না তাহলে একটা কথা আপনাদের বলবো যে আপনারা সোলেমান আলী সাল্লামের সমকক্ষ নন আর আমি হুদুদ পাখি থেকে ছোট নই বিষয়টা হয়তো বুঝে এলো না হুদুদ পাখি একদা সোলেমান আলী সাল্লামকে বলেছিল আহাত্ম বিমা প্রহিত তুহিত আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যা আপনার জানান নেই সোলেমান আলী সালাম আমাদের মতো অল্প বিদ্যার অধিকারী ছিলেন না তিনি রাগান্বিত হলেন না একটা সাধারণ যদি যুবক একটা সাধারণ ছেলে ও যদি আমাদের বলে যে হুজুর আপনার এটা মিস্টেক হচ্ছে না তো বা আপনার এটা ভুল হচ্ছে না তো তার কারণ আমি কোরআনে এটা এই পড়েছি হাদিসে এই পড়েছি সঙ্গে সঙ্গে রেগে না তুমি আমার কোরআনে কি বুঝো তুমি আমার হাদিসের কি বুঝো কোরআন এবং হাদিসের কি বুঝো বলতে শুরু করলাম সোলাইমান আলী সালামকে দেখুন সোলাইমান আলী সালাম ঘটনাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে গিয়ে দেখলেন যে সত্যি হুদুদ যে সংবাদটা দিয়েছে সেই সংবাদটা আমার জানা ছিল না আল্লাহ তারা বিস্তারিত ভাবে সেই ঘটনা উল্লেখ করেছেন সুরা নাম সাতাশ নম্বর সুরার বাইশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের বলতে চাই যে আমার ইচ্ছে নেই আমার লক্ষ্য উদ্দেশ্য নয় যে ব্যক্তিগত কাউকে আক্রমণ করা কিন্তু আমাদের সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে হয়তো কিছু নাম চলে আসতে পারে আমি নিজেও বিষয়টা এড়িয়ে গিয়েছিলাম যখন আমাকে প্রথমে বলেছিলেন যে আপনাকে আবু হানিফা বনাম প্রচলিত আবু হানিফা নিয়ে আলোচনা করতে হবে আমি বললাম আমার সম্পর্কে যেহেতু আপনারা অবগত নন আমাকে চেনেন না বাংলাদেশের মানুষের সাথে আমার পরিচিতি নেই এই জন্য প্রথমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না আমার আলোচনা করতে কোনো সমস্যা নেই যে আমি একশো শতাংশ ব্রেডিতে আলোচনা করি একশো শতাংশ হানাফি আলোচনা করি তার কারণ আমি জানি আমার মৃত্যু মাতৃগর্ভেই যেদিন আমার বয়স চার মাস হয়েছিল সেই দিনই লেখা হয়ে গিয়েছিল জি শুধু তাই নয় আমার জন্মেরও এমনকি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিও পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য লেখা হয়ে গিয়েছে তাদের ভয়ের কোনো কারণ আমাদের নেই আমরা আসলে ইসলামকে বুঝি না আসুন সরাসরি একটু ইসলামে প্রবেশ করি তার কারণ তাই খুব বেশি নেই তার কারণ বড় বড় আলোচক আমি নিজেকে আজকে গর্বিত মনে করছি মহা সৌভাগ্যবান মনে করছি যে এত বড় মহাত্মা মহাপুরুষ কোরআন এবং সুন্নার মহাপণ্ডিত যেখানে উপস্থিত আছে তাদের মধ্যে আর বিশেষ করে আর জাগ্রত আলহামদুলিল্লাহ তাদের মাঝে বক্তব্য রাখার সৌভাগ্য হয়েছে আমার থেকে আপনারা বেশি জানেন তাহলে কোন কোন বিষয় হয়তো আমার জানা আছে যেমন পাকে সেই বিষয়টা হয়তো আপনাদের জানা নাই আর যদি জানা থাকে তাহলে শরণার্থে সেটা আরো তাজা হয়ে যাবে আসুন সে একটু আলোচনা করি আল্লাহ তাআলা বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন ফাইন্নামা হুম ফি শিকাক সূরাতুল বাকারা নম্বর সূরা 137 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বললেন যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তোমরা যেরূপ ইমান নিয়ে এসেছ সেরূপ যদি তারা ইমান নিয়ে আসে তবে তারা হেদায় প্রাপ্ত হবে সব পথের পথিক হবে আর যদি তারা তোমাদের মতো ইমান আনয়ন না করে তোমাদের মতো বিশ্বাস স্থাপন না করে তবে তারা তো রয়েছে কেবল বিরোধিতায় এখানে দুটো শব্দ আমাদের প্রথমত বুঝে নিতে হবে তার কারণ আজকে এক শ্রেণীর মানুষ আছে কাল থেকে আপনারা আলোচনা শুনছেন আমিও একটু একটু করে শুনছিলাম এই জন্য সেই সব কথাগুলোর পুনরাবৃত্তি করবো না ইনশাআল্লাহ যতটুকু আমি শুনেছি সব কথা অবশ্য আমি শুনতে পারিনি তবে যতটুকু শুনেছি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবো না ইনশাআল্লাহ আমরা শুনছিলাম শিয়া সুন্নি খারেজি মোতাজেলা মুসাবাহা ইত্যাদির কথা এবং বিশ্ব মানব জাতির কথা আমরা শুনছিলাম মুসলমানদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এবং আমরাও তাদেরকে মুসলমান বলে বিশ্বাস করি আমরা তাদেরকে মুসলমান বলে জানি যারা অন্তত কালিমাই শাহাদাত আসাদাল্লাহ আল্লাহ মোহাম্মদ পাঠ করেছে তাদেরকে আমরা মুসলমান বলি আর তারাও মুসলমান বলে আর প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মাঝহের লোক প্রত্যেকটা দল আপন আপন দলকে শ্রেষ্ঠতম বলে আখ্যায়িত করে এবং তারা বলে যে আমরাই হকের উপরে আছি আর বাকি যারা আছে তারা বাতিল এমনকি বলতে দুঃখ আছে অনেক ব্যথা হচ্ছে পরিচিতি হচ্ছে আজকে আমাদের এক হাতের মোসাফাকে কেন্দ্র করে দুই হাতের মোসাফাকে কেন্দ্র করে দুইটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর দুইজনের মধ্যে একজন এক হাতে এক হাত বাড়িয়েছে মোসাফার জন্য একজন দুই হাত বাড়িয়েছে মোসাফার জন্য সঙ্গে সঙ্গে আমি বলে দিচ্ছি ইয়ে হচ্ছে আল হাদিস আর হচ্ছে মাধাবি যে পরিচিতি আজকে আমাদের মোসাফাকে কেন্দ্র করে জি আজকে বলছিলাম ঘটনাক্রমে আমাদের উমরপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে দেখো না এ ধরনের মাঝে মাঝে আমার সাথে ঘটনা ঘটে দোকানে বেশ কিছু আলেম আছে আর আমিও সেই দোকানে প্রবেশ করছি সালাম দিয়ে সালামের পরে পরে আমি আমার হাত বাড়িয়েছি মুসাফা করার জন্য এক হাত বাড়িয়েছি তখন হাতটাকে তারা টেনে নিয়েছেন আমি বলছি কেন হাতটা টেনে নিলেন এক হাতের হাদিস যেহেতু আমার জানা আছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এক হাতে মুসাফা করতে বলেছেন এই জন্য এক হাতে মুসাফা করছি যদি রসুল্লাহ সাল্লাহ ইসলাম দুই হাতে মুসাফা করতে বলেছেন বা দুই হাতে মুসাফা করেছেন তাহলে দলিল পেশ করুন তো বলছে আপনি হচ্ছেন কাফের আমার প্রশ্নের জবাব না বলছে আপনি হচ্ছেন কাফের আপনার সাথে মুসাফা করব না আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবার তো আমি মুসলিম আসুন এবার মোসাফারা করে দোকান থেকে দ্রুত গতিতে বের হয়ে যায় যে এক হাতের মোসাফানা দু হাতের মোসাফাকে কেন্দ্র করে আমাদের পরিচিতি আজকে দুঃখ লাগে ব্যথা লাগে যে এর পরিচিতি কেন ইসলাম কোথায় আসল প্রথমত এই বাক্যটাকে বুঝে নি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যদি তারা তোমাদের মতো ইমান আনে তোমাদের সবাই সাজতে চায় বলছে আল্লাহ আমাদের মতো ইমান আনতে বলেছেন যে এবার একটু স্পষ্ট ভাবে বলি শিয়াদের অস্তিত্ব ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের যুগে ছিল না মোতাজারের অস্তিত্ব ছিল ছিল না এক এক করে নাম বলতে গেলে সিরিয়াল অনেক লম্বা হবে সময় শেষ হয়ে যাবে আমি সাধারণ ভাবে বলি আজকে যারা আছি তাদের অস্তিত্ব সেদিন কারো ছিল না যাদের আমরা অনুসরণ করে থাকি চার চারটা ইমাম হোক আর বারোটা ইমাম হোক সুন্নিরা চার সুন্নিদের অধিকাংশ মানুষ চারটা ইমামের অনুসরণ করে আর শিয়াদের শিয়ারা বারোটা ইমামের অনুসরণ করে তাদের অস্তিত্ব ছিল না যখন পবিত্র কোরআন অবতীর্ণ হয় পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন ছিলেন যারা ইমান আনয়ন করেছিলেন তাদের বলা হয় সাহাবাই রাহ আনহম এই সাহাবাগণ ছিলেন তো সাহাবারা হলেন ইমানদার সেই সময় কাফের ছিল মুশরিক ছিল অগ্নির পূজক ছিল আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে যারা মুসলমান হয়নি তারা আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে তারা সকলেই হলো তারা এই তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে যখন তোমাদের মতো অর্থাৎ সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো তারা বলতে যারা সাহাবি নয় আর তোমাদের বলতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের মতো যারা ইমান আনয়ন করবে বিশ্বাসী স্থাপন করবে তারা সব পথের পথিক হবে প্রাপ্ত হবে আর যারা সাহাবা আনহুমদের মতো আনয়ন করবে না বিশ্বাস স্থাপন করবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে সূরা বাকারা 2 নম্বর নম্বর আজকে দুঃখ লাগে আমি বিশেষ করে সার্বিকভাবে আমি আলোচনা করছি আমাদের মুসলিম সমাজ শুধু মাঝাবিরা নয় আজকে যারা আমরা হকের দিশারি আমরা যারা হকের আহ্বায়ক বিশ্ব যখন ইসলামের দিকে ঝুঁকছে বিশ্ব ইসলামের দিকে ঝুঁকছে মুক্তির জন্য পরিত্রাণের জন্য শান্তির জন্য মাঝাবিরা যখন পবিত্র কোরআন এবং সন্ন্যার দিকে ঝুঁকছে পবিত্র কোরআন এবং সন্ন্যার অনুসারী হচ্ছে তখন আমরা কথাই কথাই ওর বক্তব্য শোনা যাবে না ওর সে যাওয়া যাবে না এটা হচ্ছে ওদের সভা আর এটা হচ্ছে আমাদের সভা আমি এজন্য বলছিলাম একটা কথা যখন সাধারণত আমরা ওই মেম্বারে থাকি আর যখন আমরা ওই স্টেজে থাকি আর যখন আমাদের কলমের ডলা দিয়ে লিখনি বের হয় তখনই সাধারণত হক কথাটা বের হয় আর তারপরেই তখন আমরা আবার বিভ্রান্তিতে ঘুরপাক খেতে থাকি কুসংস্কারে হাবড়ু উঠায় ভাই সকল এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য নয় এটা সালাফির বৈশিষ্ট্য নয় এটা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য নয় পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারে এটা গুণাবলী নয় জি সহি বুখারীতে হাদিস আছে সহি বুখারীতে হাদিস আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে যে আনসার নামটা আপনারা নিজেরা রেখে নিয়েছেন না আল্লাহ রেখেছেন আনসার তো আনাস রাদিল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নাম রেখেছেন ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না আমার আগের আগে ডক্টর এমাম হোসেন সাহেব বক্তব্য রাখতে গিয়ে সুরা তো বা নয় নম্বর সুরার একশো নম্বর আয়াত তেলাবাদ করেছিলেন والسابقون এবং আনসার নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন কি বললেন বুঝলেন কি এবং আনসার নামটা মানুষের দেওয়া নয় স্বয়ং আল্লাহ প্রদত্ত শুধু মহাজির এবং আনসারদেরই আল্লাহ জান্নাতে দিবেন তাই নয় যারা একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিব কথা ঘোষণা করেছেন আর তারপরে বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করুন একদা এক মহাজির এক আনসারি ভাইয়ের নিতম্ভে আঘাত করে পাছাতে আঘাত করে তখন আনসারি ডাকলেন আনসার হে আনসারি ভাইরা সাহায্যের জন্য এগিয়ে এসো মহাজির ভাই বলল ইয়াল মুজাহিদিন মহাজির ভাইগণ সাহায্যের জন্য এগিয়ে এসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষাটা দেখে বলেছিলেন এই আহ্বানটা দেখে বলেছিলেন মা বারো দাওয়াতির দাওয়াত জাহেলিয়া মা বারো দাওয়াত জাহেলিয়া এ জাহেলি যুগের আহ্বান কেন এ জাহেলি যুগের আহ্বান কেন ডাক দিচ্ছেন আনসার বলে ডাক দিচ্ছেন মহাজির বলে যে আনসার এবং মহাজির সাহাবাই কামদের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন ডাক দিচ্ছেন আনসার বলে ডাক দিচ্ছেন মহাজির বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো জাহিলি যুগের আহ্বান দারুহা আনসার আর মহাজির এই ডাক এই সম্বোধন ছেড়ে দাও ফাইনাহ মুমকিনা এটা হলো দুর্গন্ধময় কথা সহি বুখারী হাদিস নম্বর 2957 সহি মুসলিম হাদিস নম্বর 2584 ভাই সকল যে নাম স্বয়ং আল্লাহ তাআলা দিলেন সাহাবাদের আনসার এবং মহাজির আর সেই নাম ধরে যখন আহ্বান করছে একটা ঘটনাকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই আহ্বান একে কেন্দ্র করে করা যাবে না আসলে বাস্তব বিষয়টা কি ছিল একজন একজনকে মেরেছে তার জন্য হক বাতিল সত্য মিথ্যা বিষয়টাকে পর্যালোচনা না করে যাচাই বাছাই না করে আপন আপন সম্প্রদায়কে ডাক দিচ্ছেন আর এই কথাটাকে রসুল্লাহ সাল্লাম বলেন এটা হলো জাহেরি আহ্বান আমরা বলছি আমরা হলাম উমুকের সমর্থক কে বলছে উমুকের সমর্থক আরে ভাই যার সমর্থনের কথা তোমার সমর্থনের কথা তোমার ইমামের কথা তোমার নেতার কথা তোমার আমিরের কথা আল্লাহ তারা তো একবারও উল্লেখ করেননি কেউ কেউ বলবেন কি বলছেন ভাই উল্লেখ করেন মানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির হে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা অর্থাৎ ইসলামী শাসক যদি এটাকে ব্যাপকতা প্রমাণ করা হয় কোন কোন আলেম বলেছেন যে আলেম ওলামা যারা সরকারের আদেশ এবং অসরকারের বাধা প্রদান করে তাদের আনুগত্য করো বিষয়টা প্রথমত জেনে রাখুন প্রথম নম্বরে আতিউ শব্দটা একবার উল্লেখ করেছেন আল্লাহ আনুগত্য করো দ্বিতীয়বার আতিউ শব্দ আনুগত্য করার আগে আবার উল্লেখ করছেন উলিল আমরের ক্ষেত্রে কিন্তু আতিউ শব্দ আবার উল্লেখ করছেন না কেন উলিল আমরে তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা যদি ধরে নেওয়া হয় ব্যাপক তাহলে সরকারের আদেশ করে অসরকারের বাধা প্রদান করে তবু এটা সত্য সত্যের সাথে সম্পৃক্ত সত্যের সাথে সম্পৃক্ত কতক্ষণ পর্যন্ত তার কথা শোনা যাবে ইসলামী শাসকের কতক্ষণ পর্যন্ত কথা শোনা যাবে আলে মোলামার কতক্ষণ পর্যন্ত কথা শোনা যাবে যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো কোরআন এবং সুন্না অনুযায়ী হবে তার কারণ আগে আল্লাহ যদি কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যায় তাহলে তা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং রাসূলের দিকে যেন তোমরা আল্লাহ এবং আক্রান্ত বিশ্বাসী হও আল্লাহ এবং রাসূলের দিকে আল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন আর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে যে বিষয়ে মতভেদ হয়ে গেলে তখন আর আলে ওলামা নয় তখন ইমাম নয় তখন আমির নয় তখন নেতা নয় সেই বিষয়ের সমস্যার সমাধান করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হই সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত কিন্তু আমরা যখন ব্যক্তি স্বার্থে ব্যক্তি স্বার্থে ইসলামকে বুঝার প্রচেষ্টা করি তখন সত্য আমাদের কাছে অনুমোচিত হয় না জি এ আয়াতটি এ বইটি দেখছেন আদিল্লা কামিলা মাহমুদুল মাহমুদ হাসান সাহেব দেওয়ান্দি সাহেবের এই বইয়ের আগে তিনি একটি বই লিখেছিলেন ইদাহুল আদিল্লা ইদাহুল আদিল্লা একশো তিন পৃষ্ঠাতে একশো তিন পৃষ্ঠাতে তিনি লিখছেন ফাইন তানা ফাইন তানা জাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা উলিল লিখছেন ফাইন তানাজাতুন ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনকুম 30 পারা যে কোরআন আছে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে নাসের সিন পর্যন্ত এই ত্রিশ পারা কোরআনের মধ্যে এই ভাবে আয়াত কোথাও নেই আপনারা শুধু শুনছিলেন শিয়ারা নব্বই পারা বলে কিন্তু ইনি বলছেন যে কোরআনে লেখা আছে ফাইন তারাদাতুম ফি শাইইন ফারুহু ইলাল্লাহি ওয়া রাসূল সেই কোরআনে লেখা আছে এই আয়াতটিও গায়র মুকাল্লিদ আহল হাদিসরা হয়তো এটি দেখতে পাওয়ার পরে বলবে পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কথা আছে মাহমুদ হাসান দেওবন্দি সাহেবের জীবদ্দশাতে উনি যখন ইলাহু আদিল্লাহ লিখলেন আর হাদিসরা তার তীব্র প্রতিবাদ করলেন জি তাকলিদের প্রমাণে তিনি নিজের পক্ষ থেকে আয়াত রচনা করেছিলেন তা থেকে দলিল সাব্যস্ত করেছেন এটা টাইপ মিস্টেক নয় এটা কলমের ভুল নয় দলিল গ্রহণ করছেন সেখান থেকে আর আহলা হাদিসেরা যখন তীব্র প্রতিবাদ করেছিল সংস্কার সংশোধন করেনি তার জীবনে অবশ্য তার ইন্তেকালের পরে আমার দেওয়ান্দি ভাইরা যখন দেখলেন যে এটা বিরাট অস্ত্র পৃথিবী থেকে দেওবান বিয়াদি শেষ হয়ে যাবে তখন তিনি কলতারা করলেন কি এটাকে বললেন যে এটা আসলে মিস্টেক হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে ভাই সকল যাই হোক ভুল তো স্বীকার করলেন আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে ইসলামকে নিজের মতো করে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে থাকি নিজের মতো করে বোঝার প্রচেষ্টা করে থাকি কোরআন কোন নাটক বা উপন্যাসের বই নয় গল্পের বই নয় আল্লাহ তারা কেন বললেন হুদুদের কথা কোরআনে কেন উল্লেখ করলেন হুদুদ একটা ক্ষুদ্র পাখি হওয়া তারও যদি এমন বিষয় জানা থাকে যে বিষয়টা নাবি একজন নবীর জানা ছিল না যার কাছে ওহি আসছে তাহলে আমি একজন বড় আলেম আমার ভুল হতে পারে না আমি একজন বড় বক্তা আমার ভুল হতে পারে না আমি একজন আমি আমার ভুল হতে পারে না কিন্তু আমাদের মধ্যে যে বিভেদ আমাদের মধ্যে যে মতানক্য আমাদের মধ্যে যে দলাদলি আমাদের মধ্যে যে ঝগড়া এর অন্যতম কারণ হলো যে আমরা নিজেরা যে যতটুকু বুঝে নিয়েছি মনে মনে ভেবে নিয়েছি আর আমার নতুন করে বুঝার কোনো ব্যাপার নেই নতুন করে বোঝার কোনো ব্যাপার নেই আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাজারু ফাতাফশালু ওয়া রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন সূরা আনফাল 8 নম্বর সূরা 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আজকে আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছে মারামারি আমাদের মধ্যে সবগুলো চলছে এগুলো আসলে চলছে না কেন এই যে ঝগড়া মারামারি ফেতনা ফেসাদ আমার পূর্ববর্তী আলোচক বিশ্বের একটা পরিস্থিতি আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন যে চীনে আজকে করোনা ভাইরাস দেড় হাজারেরও বেশি ইতিমধ্যে মানুষ মারা গেছে আর চল্লিশ হাজারেরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত এ অসুখ আমরা আগে কখনো শুনিনি কি বলছেন নিত্য নতুন অসুখ আসছে কখনো সার্স কখনো ফুলো এরও ক্যান্সার এডস বিভিন্ন ধরনের অসুখ আসছে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন পুরো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন মহামারী রূপে প্লেগ রোগ দেখা দেবে এবং এমন এমন ব্যাধি দেখা দেবে পূর্বের লোকেদের মাঝে যা কখনো দেখা যায়নি করোনা ভাইরাসের আমরা নামই শুনিনি যে করোনা ভাইরাসের আমরা নামই শুনিনি আর ওজন এবং পরিমাপে যখন কাজ চুপি করা হবে তখন দুর্ভিক্ষ এবং শাসকের জুলম নির্যাতন তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে জাকাত আদায় না করলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেওয়া হবে যদি চতুষ্পদ জন্তু না থাকতো প্রাণী না থাকতো তাহলে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা হতো না নম্বর চার নম্বর চার ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার লঙ্ঘন করবে তখন আল্লাহ তারা তাদের উপরে বিজাতীয়কে শাসক বানিয়ে দেবেন আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কে সারা বিশ্বে আমেরিকা যে সারা বিশ্বে আমেরিকা আল্লাহ বলছেন যখন কোন জাতি আল্লাহ এবং রাসুলের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তারা তাদের উপরে বিজাতীয়কে দুশ্মনদের এই দুশ্মনদের শাসক বানিয়ে দেবে তাদেরকে ক্ষমতাশীল করবেন বলবেন যে ভাই এটা কেন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া তো সম্ভব নয় খুব ছোট্ট করে বলি এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান মনে করুন আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেগুলো পড়তে আসবে ছেলে মেয়েগুলো যদি বকাঝাকা করি তাদেরকেই করব। বা আমরা প্রত্যেকেই গার্জেন হিসেবে আমার ছেলে যদি পড়াশোনা না করে তাহলে আমার ছেলেকে বকাঝকা প্রয়োজনে মারধর করবো কি বলছেন আমার বাড়ির পাশের যে ছেলে মেয়েটা আছে সারাদিন যদি ধুলোয় গড়াগড়ি করে তাকে মারবো মারা তো দূরের কথা বকা ঝাঁকাও নাই তো কি আমি কি আমার পাড়ার ছেলেগুলোকে আমার ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসি কি বলছেন তাহলে আমার ছেলেকে মারলাম কেন আরে আমি সাহায্য করেছো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো চুক্তি লঙ্ঘন আল্লাহ এবং রাসুলের কি কালেমায় শাহাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদান আব্দুর রাসূল পড়েছে ইবাদত হবে একমাত্র আল্লাহর বিধান চলবে একমাত্র আল্লাহর আল্লাহ ব্যতীত প্রকৃত উপাস্য নেই এর তাৎপর্য কি আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না আর পদ্ধতি হবে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমায় শাহাদাতের মাধ্যমে এই অঙ্গীকার করেছি এই চুক্তি করেছি আর তারপরে নামাজ রোজা হজ জাকাত সেগুলো তো পূর্ব মোহাম্মদ সাল্লাহ ইসলামের আনুগত্য নয় বেদাত আর তারপরে অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ে তো আমাদের পুরো সংস্কৃতিতে আমরা জর্জরিত আমাদের উপরে বিজাতীয় আল্লাহ যারা দুশ্মন আল্লাহ যারা দুশ্মন তাদেরকে আল্লাহ তারা শাসক করবেন না তাদেরকে কেন তারা তো জাহান্নামের পথেই আছে মোর মরলেই নামে অবস্থায় যদি মরে কোথায় যাবে মোর মরলেই নামে অবস্থায় যদি মরে যায় জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমরা যারা জান্নাতে যাব তাদেরকে আল্লাহ তাআলা ভালোভাবে বাছাই করবেন পবিত্র কোরআনের এক চিত্র বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা অঙ্কন করেছেন পবিত্র কোরআন যখন অবতীর্ণ করেন এই পবিত্র কোরআনে আমাদেরই বর্ণনা আছে আমরা পবিত্র কোরআন অধ্যয়ন করি না পবিত্র কোরআন পড়ি না জি আল্লাহ তাআলা বলেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান যিকরুকুম আফালা তাআকিলুন আমি তোমাদের কাছে একটা গ্রন্থ অবতীর্ণ করেছি যে গ্রন্থে তোমাদের আলোচনা আছে তোমাদেরই বর্ণনা আছে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 10 নম্বর আয়াত পবিত্র কোরআনে আমাদেরই আলোচনা আছে পবিত্র কোরআন যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন তখন মানুষের স্তর মানুষের শ্রেণী বিন্যাস ছিল এক শ্রেণীর মানুষ ছিল যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে এসো তখন তারা নিজেদের বাপ দাদার দোহাই দিত সুরা বাকারা দুই নম্বর সুরা একশো সত্তর নম্বর আয়াত এবং সুরা রহমান একত্রিশ নম্বর সুরা পঁচিশ নম্বর আয়াত দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিল যারা আসমানি গ্রন্থে পরিবর্তন ও পরিবর্ধন করত তাই যেহেতু সংক্ষিপ্ত জন্য আমি আর দলিল পেশ করছি না শুধু রেফারেন্স দিয়ে দিচ্ছি আসমানি গ্রন্থে তারা পরিবর্তন পরিবর্তন করত এবং তারা বলতো না আমরা শুনলাম আল্লাহর কথা ওহির কথা শুনলাম আমরা মানতে পারবো না একবার প্রকাশ্য ডিক্লিয়ার সুরা নেশা চার নম্বর সুরা ছিচল্লিশ নম্বর আয়া আর তৃতীয় শ্রেণীর মানুষ যারা বলতো যে আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি আল্লাহ তালা বলছেন যে সৎ এবং অসৎ পবিত্র এবং অপবিত্রকে একসাথে রেখে দেব না সুরা উনত্রিশ নম্বর সুরা দুই থেকে তিন নম্বর সহ শুধু ইমান কথা বললে ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না পরীক্ষা নিরীক্ষা করা হবে পূর্ববর্তীদের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ইমান এনেছি এই কথার ভিত্তিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আল্লাহ এটা প্রকাশ করে দিতে চান সুতরাং আল্লাহ যখন প্রকাশ করতে যখন শুরু করলেন বিধিবিধান অবতীর্ণ করতে শুরু করলেন তো এই জায়গাতে এই শ্রেণীর মধ্যে আবার দুই ক্যাটাগরির দুই শ্রেণীর মানুষ বের হয়ে গেল একটা হলো আসল মুসলমান আর একটা হলো নকল মুসলমান নকল মুসলমানের পরিচয় আল্লাহ তালা তুলে ধরেছেন সুরা নূর চব্বিশ নম্বর সুরা সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত ইসলামের বিধান এরা মানে এরা বলে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলাম আর ইসলামের বিধান এরা মানে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে যা তাদের মনোপুত হয় তাদের চাহিদা বিবেক তাদের প্রবৃত্তির অনুকূলে যা হয় সেগুলো তারা মানে আর অন্যথায় তা প্রত্যাখ্যান করা দায় সেগুলো মানে না আজকে আমাদের কাছে এটা আমাদের জন্য না এটা ওদের হাদিস জানে না তা নয় ওরা মাইকেরাম পড়ছেন নাসিরুদ্দিন চাঁদপুর দেওবন্দি ইমাম মানব কেন তার চল্লিশ পৃষ্ঠতে লিখছেন এমাম মুস্তাহিদের রায়ের খেলাফ যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসও চলে আসে তবে সাধারণ আলেমদের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপর আমল করার অধিকার নেই কি বলছেন রসুল্লাহ সাল্লামের হাদিসও যদি চলে আসে ইমামের রায়ের বিপরীতে তো ইমামের রায়েরই অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লামের হাদিসের নয় ঐক্যবদ্ধ হবে কিভাবে একত্রিত হবে কিভাবে জি বিষয়টাকে একটু ভাববেন এই বিষয়টিকে নিয়ে যারা বলেন অনেকেই কেউ কেউ বলে উদারতার উদারতা নিয়ে আরে কালেমাই শাহাদাত পড়েছে যে কালেমাই শাহাদাত পড়েছে সেই মুসলমান এত ফতোয়াবাদী কেন ও কাফের ও মুশিক এত ফতোয়াবাদী কেন অনেকে এই কথা বলে থাকে উদারতা উদারতা এ উদারতা দাবি নিয়েই তো মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে আল্লাহর ইবাদত করার কথা বলছেন যে সমস্ত দেবী দেবতাকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ দাসত্ব করতে হবে গোলামি করতে হবে এক বছরের জন্য আমরা এটা মেনে নিলাম দ্বিতীয় বছরের জন্য আমাদের দেবী দেবতাগুলো কত একটু সুযোগ দেন আল্লাহ তালা এই প্রেক্ষাপটেই তাদের এই প্রচলিত উদারতা আসলে এটা সংকীর্ণতা তাদের বিরুদ্ধে আল্লাহ তালা একটা সুরায় অবতীর্ণ করে দিলেন সুরাতুল কাফের একশো নয় নম্বর এক থেকে ছয় নম্বর আয়া যে এ উদারতা চলবে না আমি শুধু শিয়াদের প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই যখন শিয়াদের প্রেক্ষাপটে ওলামায় কেরাম বাস্তব চিত্র তুলে ধরেন তখন অনেক সুন্নিরা বলে কথা বলে অনেক সুন্নিরা যারা নিজেদেরকে মুসলমান বলে যারা শিয়া নয় তারাও বলে আরে অতীতের বইপত্র ছাড়েন তো বর্তমানের বইপত্রের কথা বলেন বর্তমান হলো বিপ্লবী এরা আয়তুল্লাহ খোয়াইনি আয়াতুল্লাহ খোয়াইনি যিনি উনিশশো উননব্বই সালে মৃত্যুবরণ করেছেন তার তার বিখ্যাত বই তার বিখ্যাত বই অনেকগুলো বই লিখেছেন তার মধ্যে অন্যতম বই হলো আল ইসলামিয়া বেশি রেফারেন্স দিচ্ছি না শুধু একটা রেফারেন্স আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারাই মূল্যায়ন করবেন আমার ফতুয়া দেওয়ার প্রয়োজন নেই একটা বিষয় আপনাদের বলে রাখি আমার ফতুয়ার কারণে আল্লাহর দপ্তর কাটা যাবে না আমার ফটুয়ার কারণে আমার বিধান পরিবর্তন হবে না এজন্য আমার আমি ফটুয়া দাদা কে একটা শুধু বিষয় এখানে জেনে রাখুন আয়তুল্লাহ খমেনি যিনি বিংশ শতাব্দীর বিপ্লবী নেতা যাকে বিপ্লবী নেতা হিসেবে অনেক মুসলমানরা একঠাই দেখছে এবং ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে তিনি এই হুকুমাতুল ইসলামিয়ার তৃতীয় সংস্করণের বাহান্ন নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ অনুচ্ছেদ আল বেলায়াত তাহমিনিয়াকে লিখছেন আমাদের মাঝাবের অন্যতম বিষয় হলো কি লিখছেন আমাদের অন্যতম আকীদা হলো শিয়াদের অন্যতম আকীদা হলো তিনি লিখছেন আমাদের শিয়াদের অন্যতম আকীদা হলো যে আমাদের এমানদের বারো জন তাদের ইমাম আমাদের ইমাম ইমামদের এমন মাহাত্ম এবং মর্যাদা রয়েছে যে মাহাত্ম এবং মর্যাদা কোন ফেরেশতাও পেতে পারে না নিকটবর্তী ফেরেশতাও পেতে পারে না কোন নবী রাসূলও পেতে পারে না যে নবী রাসূলদের মধ্যে নবী রাসূলদের মধ্যে নাউজুবিল্লাহি মিন জালিক সবাইকে উন্মুক্ত ভাবে আহ্বান জানাচ্ছি আসল পবিত্র কোরআন অধ্যয়ন করে তাই নাই আমি শেষ করছি আমার বক্তব্য শুধু এতটুকু বলি শেষ অংশটুকু আব্দুল্লাহ নমানকে আমার চারটি বলেছিলাম পঞ্চম নম্বর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া তাখায়য়ালু মিম্মা আনজালাল্লাহু ইল্লা বাসাহুম বাইনাহুম যখন তাদের শাসক যখন তাদের ইমাম যখন তাদের নেতা আল্লাহর কিতাব গ্রন্থ অনুযায়ী মীমাংসা করবে না এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না তখন আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবেন সুনানে ইবনে মাজা হাদিস নম্বর উনিশ সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর একশো ছয় আজকে মুসলমানদের মধ্যে আপোষে যুদ্ধ আছে না নেই রাষ্ট্রে রাষ্ট্রের যুদ্ধ শাশুড়ি বইয়ের যুদ্ধ পিতা পুত্রের যুদ্ধ যায় ননদের যুদ্ধ ভাই ভাই যুদ্ধ এই আজকে আমাদের যুদ্ধ চলছে ভাই সকল ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয় তাই প্রায় নাই বললেই চলে শুধু একটু আপনাদের আর দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ তালা বলেছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা দুঃখিত হয়ে না তোমরা হীনমনোবল হয়ে না তোমরা দুঃখিত হয়ে না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও আয়াতটি আল্লাহ অবতীর্ণ করেছিলেন বদর ওহুদ যুদ্ধের পরে পরে ওহুদ যুদ্ধের পরে পরে নম্বর আয়াত সহ দ্রষ্টব্য এখানে যেটা বলার লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ তারা বলছেন তোমরা হীন মনোবল হয়েও না তোমরা দুঃখিত হয়েও না তোমরাই জয়ী হবে যদি তোমরা ইমানদার হও কাদেরকে সম্বোধন করে কথাটা বলেছিলেন সাহাবাই গ্রামকে আল্লাহ তখন আমাদের অস্তিত্ব ছিল না আসল ঘটনাটা হলো এই যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যুদ্ধে পঞ্চাশ জন সাহাবিকে একটি পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন একটি পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহ নেতৃত্বে নির্ধারণ করে দিয়েছিলেন এই কথা বলে যে আমাদেরকে যদি পাখিতে ছো মেরে নিয়ে যায় কোন বর্ণনায় আছে যদি আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয় কেটে খন্ড খন্ড করে দেওয়া হয় দ্বিতীয় বার্তা না দেওয়া পর্যন্ত তোমরা আমাদের সহযোগিতার জন্য নেমে আসবে না আর যদি দেখো শত্রুদের পর্যবস্ত করেছি তারা পরাজিত হয়েছে তাদের গরিমতের গরিমত আমরা সংগ্রহ করছি যুদ্ধরত ধন সংগ্রহ করছি তাহলে তোমরা আমাদের সঙ্গ দেবে না দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত মুসলিমদের জয় জয়কার ইসলামী পতাকা উঠছে মুশ্রিকদের পতাকা ধুলোয় গড়াগড়ি যাচ্ছে ওহরের যুদ্ধের প্রাথমিক অবস্থাতে মুশ্রিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে তাদের ছেড়ে দেওয়া সম্পদ সাহাবাই গ্রাম সংগ্রহ করছেন পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপসে বলাবলি করতে শুরু করলেন আর কিসের অপেক্ষা গরিমত কিসের অপেক্ষা গরিমত ওই টিমের যিনি নেতা ছিলেন আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ামিও বানিশ অনিয়মীয় বাণী বলেছিলেন এটা হৃদয়ে ছিল না অস্বীকার করবেন এটা তাদের হৃদয়ে আরো ছিল না জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে গনিমতের সংগ্রহ হচ্ছে তারা মনে মনে ভাবলেন অপেক্ষা কিসের হ্যাঁ, তারা নেমে পড়লেন রসুল্লাহ সাল্লামের বাড়িটাকে হালকা গ্রহণ করলেন পরিণতি কি হলো জয়ী যুদ্ধ করলো সুতরাং সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিল স্বয়ং রসুল্লাহ সাল্লাম আহত হয়েছিলেন তার পবিত্র তার ভেঙে গিয়েছিল শহীদ বুখারে নম্বর তিন হাজার উনচল্লিশ এবং চার হাজার তেতাল্লিশ মুসলাদ আহমদ হাদিস নম্বর দু হাজার ছশো নয় আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশের করে যে তাদেরকে ফিতনা ফাসাদ তাদের ফিতনা ফাসাদ হবে অথবা লাঞ্ছনময় শাস্তি তাদের উপর বর্ষিত হবে সূরা 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতের অংশ বিশেষ আজকে আমরা রসুল্লাহ সাল্লামের হাজারো নির্দেশকে লঙ্ঘন করে চলেছি হাজারো নির্দেশ লঙ্ঘন করে চলেছি ভাই সকল যেহেতু টাইম নাই এজন্য বক্তব্যকে আর আগে বাড়াচ্ছি না শুধু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ বিনীত অনুরোধ পবিত্র কোরআন এবং সুন্না অধ্যয়ন করুন আশ্চর্য লাগে আশ্চর্য লাগে আমরা যদি মানব রচিত ফতুয়া না মানে তাহলে কাফের তাহলে বেদাতি জাহান নামে যে দারুলম দারুলম শরীফুল হাদিস সঈদ আহমদ পালানপুরি হুজাতুল্লাহ বালেগা শাহুল্লাহ হাদিস বিখ্যাত বইয়ের ব্যাখ্যা লিখেছেন যার নাম হল রহমাতুল্লাহ ওয়াসিয়া দ্বিতীয় খণ্ডের পাঁচশো সাত দ্বিতীয় খণ্ডের সাতশো চল্লিশ নিয়ে সাতশো পঁয়তাল্লিশ পর্যন্ত লিখেছেন যে হাদিসেরা যেহেতু চারটা মাঝহাবকে ফরজ বলে মানে না এজন্য তারা বেদাতি এবং জাহান্নাবি আর তারপরে লিখেছেন যে জামাতে ইসলামীরা যদিও চারটা মাঝহাবকে ফরজ বলে জানে কিন্তু নির্ধারিত একটা মাঝহের অনুসরণ করে না বলে তারাও বেদাতি এবং জাহান্নাবি সাহানুল্লাহ বইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই এটা যেহেতু চারটা মাঝা মারা চারটা ফরজ তারা করেছেন চারটা মাঝা মারা চারটা ফরজ তারা করেছেন আর রসুল্লাহ বলছেন ফারিদাতুন আলাকুল্লা মুসলিম জামে নম্বর প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ যে ভাইরা এই ফতোয়া দিচ্ছেন তাদের পঁচানব্বই পার্সেন্ট মানুষ লেখাপড়া করে না জ্ঞানার্জন করে না যদি জ্ঞানার্জন করারও প্রচেষ্টা করে তাহলে বলে যে অনুবাদ পড়ো না রিডিং পড়ে যাও কোরআন তেলাওয়াত করো ভাবা বুঝার প্রচেষ্টা করো না আল্লাহ রসুল যেটাকে ফরজ করেন এমনকি আল্লাহ তারা ফরজ করেছেন নামাজ নামাজ পড়ার পরে পাশের মানুষ আজকে আমরা পড়ি না তারপরে আমরা মুসলমান আর যেটা চারটা মাঝার মানা চারটা ফরজ পৃথিবীর মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং আখেরাতে পরিত্রাণ পাবো মুক্তি পাবো আসুন আমরা সবাই নিজেদের সংস্কার সংশোধনের সংশোধনের কাজে রব হয়ে যাই তৎপর হয়ে যাই আর মুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিই ইসলামের বিজয় বার্তা বাড়বে যদি এভাবে আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের প্রকৃত আছে মুসলিম হওয়ার তৌফিক দান করেন আমিন আপনারা কবি হাদাস তাকুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া